কাজ হবে তোমাদের কাছে কোনো রূপ রইল সেটা হচ্ছে তোমরা আরও বেশি বেশি হলান্তি হলান্তি কোনো বিষয় নেই লাভটি হচ্ছে ব্যক্তিগত আমি জানলাম বলেছি তোমরা নিশ্চয়ই ভালো করবে আর যে সবাই চারিদিকে সম্মানিত জানাচ্ছি এবং ছেলেদের জেলাকে গৌরবান্বিত করবে আর একটু নিজের আসলে কালীগঞ্জ আসো কি হ্যাঁ তারপরে নাফিস ইকবাল তোমায় এসো Shimu thank you Nain Hasan thank you তারপরে আসবে সবুজ বিশ্বাস আর কি আছে ওই শিক্ষক একটু কাজ করতে হবে